রাহিম তুমি গাফুর তুমি আল্লাহ সুবহান এই পাপিকে মাফ করে দাও মালিক মহিয়ান রাহিম তুমি গাফুর তুমি আল্লাহ সুবহান এই পাপিকে মাফ করে দাও মালিক মহিয়ান এই পাপিকে মাফ করে দাও মালিক মহিয়ান তুমি আমার শেষ ভরসা মাফি পাব এই তো আশা তুমি আমার শেষ ভরসা তুমি আমার শেষ ভরসা মাফি পাব এই তো আশা আমায় নিরাশ করো না গো মাবুদ দয়াবান এই পাপিকে মাফ করে দাও মালিক মহিয়া এই পাপিকে মাফ করে দাও মালিক মহিয়ান রাহিম তুমি গাফুর তুমি আল্লাহ সুবহান এই পাপিকে মাফ করে দাও মালিক মহিয়ান এই পাপিকে মাফ করে দাও মালিক মহিয়া আমি তোমার প্রেম ভিখারি আমায় দিশা দাও দিশারি আমি তোমার প্রেম ভিখারি আমি তোমার প্রেম ভিখারি আমায় দিশা দাও দিশারি তোমার ইশকে জীবন আমার কর গুলশান এই পাপিকে মাফ করে দাও মালিক মহিয়ান এই পাপিকে মাফ করে দাও মালিক মোহিয়া রাহিম তুমি গাফুর তুমি আল্লাহ সুবহান এই পাপিকে মাফ করে দাও মালিক মোহিয়া রাহিম তুমি গাফুর তুমি আল্লাহ সুবহান এই পাপিকে মাফ করে দাও মাবুদ দয়াবান এই পাপিকে মাফ করে দাও করুণা জাত দান এই পাপিকে মাফ করে দাও মালিক মহিয়া